নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভক্তির মর্যাদা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভক্তির মর্যাদা জীব আমাদের জাতি মানব ও ধর্ম আমাদেরই হিন্দু মুসলিম শিখ ঈশা পৃথক কোনো ধর্মই নয় প্রিয় ভক্তজনেরা আজ থেকে প্রায় পাঁচ হাজার বৎসর পূর্বে কোনো ধর্ম বা অন্য কোনো সম্প্রদায় ছিল না হিন্দু মুসলিম শিখ ইসান কোনো ধর্মই ছিল না সমস্ত মানবজাতি একটাই মানব ধর্ম ছিল মানব ধর্ম কিন্তু ধীরে ধীরে কলিযুগের প্রভাব বাড়তে যাওয়ার জন্য আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয় কারণ ধার্মিক কুল গুরুদেব দ্বারা সত্য তত্ত্বকেও চেপে রাখা হয় তাহা নিজের স্বার্থের জন্য অথবা নিজের অহংকারের জন্যই হোক তার ফলস্বর আজ এক মানব ধর্মকে চার ধর্মে আরও অন্য অনেক সম্প্রদায় বিভক্ত করে দিয়েছে তাই আমাদের মধ্যে মতভেদ হওয়ার স্বাভাবিক সকলেই প্রভু ভগবান আল্লাহ রব গট খোদা পরমেশ্বর সবই এক যে সমস্ত ভাষা আমরা সবাই আলাদা আলাদাভাবে বলে থাকি সবাই মানে বা জানে সকলের মালিক এক তাহলে পৃথক ধর্ম বা সম্প্রদায় কেন এ কথা তো সত্যই যে সকলেই প্রভু মালিক রব খুদা আল্লাহ রাম সাহেব গড পরমেশ্বর একই তার বাস্তবিক নাম কবির তিনি নিজের শতলোক শতধাম ও স্বচ্ছখণ্ড এই মানব রূপে আকারে আছেন কিন্তু হিন্দুরা বলেন আমাদের রাম বড় মুসলমানরা বলেন আমাদের আল্লাহ বড় ইসাইরা বলেন আমাদের ইসরা মহিরা বড় আর শিখরা বলেন আমাদের গুরু রানক সাহেব বড় এরা এমনভাবে বলে যেমন নিবোধ বাচ্চারা বলে ছোট্ট শিশুরা যেমন বলে এ আমার বাবা দ্বিতীয় বাচ্চা বলে এ মেরা পাপ্পা তৃতীয় বাচ্চা বলে এ আমার আব্বা চতুর্থ বাচ্চা বলে আমি মূর্খ এ তো আমার ড্যাডি আসলে এই চার বাচ্চারা একই কথা বলছে এই নাদান অবুজ বাচ্চাদের মতো আজ সমস্ত মানব সমাজ লড়াই করে মরিতেছে কই কেহ হামারা রাম বড় হে কই হে খুদায় রে কেহ কহে ইহা ইসরাহি বড়া বটা রহে লহে আমাদের সর্বধার্মিক শাস্ত্রে গ্রন্থে এক প্রভু মালিক রব খুদা আল্লাহ রাম সাহেব গড এবং পরমেশ্বর প্রত্যেকের নাম লিখে তাদের মহিমা গুণগান গাওয়া হয়েছে তিনি এক সব কিছুরই মালিক প্রভু কবির সাহেব শতলোকের নাম সদস্য শরীরে আছেন বেদ গীতা ও কোরআন ও গরুগ্রস্ত সাহেব এই সমস্ত গ্রন্থ প্রায় এক একে অন্যের সাথে প্রচুর মিল আছে একে অপরের সাথে প্রচুর মিল আছে যজুবেদের অধ্যায় পাঁচ নম্বর শ্লোক নম্বর যজুবেদের অধ্যায়ে পাঁচ নম্বর অধ্যায়ে শ্লোক নম্বর বত্রিশ সামবেদের সংখ্যা নম্বর চোদ্দ লক্ষ আটশো বাইশ অথবা বেদকাণ্ড নম্বর চার অনুবাদ এক নম্বর শ্লোক এক নম্বর অধ্যায় সূত্রে এগারো নম্বর শ্লোক কবির নাম লিখে বলেছেন পূর্ব ব্রহ্মা কবি তিনি শতলোকের নরাকার রূপে আছেন শ্রী গীতা চার বেদে সংক্ষিপ্ত সারিংশ ও গীতা শতপুরুষ পূর্ব ব্রহ্ম কবির দেবের প্রতি ইঙ্গিত করেছেন গীতায় পনেরো নম্বর অধ্যায় শ্লোক নম্বর ষোলো অথবা সতেরো আঠেরো এবং ছেচল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর শ্লোক আর বাষট্টি অধ্যায় আট নম্বর শ্লোক আট থেকে দশ বাইশ ও পনেরো শ্লোক এক দুই চার এর পূর্ণ পরমাত্মার ভক্তি করার ইশারা করেছেন শ্রী গুরু গ্রন্থ সাহেব পৃষ্ঠা নম্বর চব্বিশে দেখবেন এবং পৃষ্ঠা নম্বর সাতশো একুশে নাম লিখে কবি সাহেব গণনায় মহিমায় গিয়েছেন যে কোরআন বাইবেল একই শাস্ত্র মনে করুন এই দুই সদগ্রস্ত প্রায় একই সন্দেশ দিয়ে বলেছে এ কবি আল্লাহ গুণগানা করে যা শক্তিতে এই সকল সৃষ্টি চলে না কোরআন শরীফ শরীফ নম্বর পঁচিশ সুকান্ন পঁচিশ নম্বর আয়াতে বাহান্ন থেকে উনষাট পর্যন্ত কোরিয়ান খরিফ ও করু ইত্যাদি সংখ্যক লিখে এক কবির আল্লাহ পবিত্র গুণগান করে বলেছেন সকল গ্রন্থ মূল সার যে পূর্ণ গরুর কাছে তিন নাম ও নামদান দেওয়ার অধিকার আছে এই রূপ গরুর থেকে নাম উপদেশ নিয়ে জন্ম মৃত্যুরূপে রোগ থেকে মুক্তি পাওয়া দরকার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কালের জেল থেকে মুক্ত করে মূল মালিকের কাছে যাওয়ার রাস্তা বা এর থেকে শতলোক প্রাপ্ত করানোর উদ্দেশ্য তো আজকের ভিডিওটা বন্ধু এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন